পাবলিক প্রাইভেট আনলিস্টেড শিডিউল এত অপশন আমি তো কনফিউজড কোনটা দিব তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা প্রাইভেট পাবলিক আর হচ্ছে কখন কি করবেন আপনার ভিডিওকে তো বন্ধুরা আমরা যখন ভিডিও আপলোড করার জন্য যাই প্রথমে দেখবেন যে ভিডিওটি দিয়ে সব এডিট করে যখন আপলোড করতে গেলেন ইউটিউবে অপশন হচ্ছে অনেকগুলা পাবলিক আছে প্রাইভেট আছে আনলিস্টেড আছে শিডিউল আছে তো এত অপশন কেন দিছে ইউটিউবে তো এই প্রশ্নটা সাধারণত যারা নতুন ইউটিউবার তাদের মনেই আসে তো আজকে আমরা এই প্রশ্নটার অ্যান্সারই করব আর কখন কোনটা করবেন কোনটা কোন টাইমে করলে আপনার জন্য ভালো হবে সেটাই আজকে বলবে এই ভিডিওতে তো যারা এখন আমাদের হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশাপাশি বেলাকানটি অবশ্যই বাজিয়ে দেবেন কেননা আমরা সবসময় hack YouTube related technology related এবং আর্নিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমরা কথা বলবো প্রাইভেট বিষয়টা নিয়ে প্রাইভেটটা আসলে কি তো আমরা যখন ভিডিও এডিট করার পর আমরা আপলোড করতে যাই ইউটিউবে আপলোড করার সময় দেখবেন সেখানে চারটে অপশন থাকে প্রাইভেট আনলিস্টেড পাবলিক শিডিউল তো কোনটা কখন করবেন সেটা নিয়ে কথা বলতেছি প্রাইভেট কখন করবেন আপনার যখন ভিডিও কমপ্লিট বানানো হয়ে গেছে এডিটিং শেষ এখন আপলোড করবেন এই টাইমে আপনারা প্রাইভেট দিয়ে ভিডিওটাকে আপলোড করবেন প্রাইভেট দিয়ে আপলোড করা হয়ে গেলে আপনারা প্রাইভেট থাকা অবস্থায় টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থাবনেইল এগুলো ঠিক করবেন মূলত প্রাইভেটটার কাজই আমরা এই জন্যই করে থাকি প্রাইভেট করে ভিডিওটাকে প্রাইভেট করে তারপর আমরা টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থাবনেল এগুলো ঠিক করে ফেলি তারপর যখন দেখি না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের তো তখন গিয়ে আমরা প্রাইভেটটাকে পাবলিক করে দিই যাতে করে অন্যরাও দেখতে পারে আর প্রাইভেট থাকা অবস্থায় আপনার ভিডিও অন্য কেউ দেখতে পারবে না তো বন্ধুরা এই প্রাইভেট থাকা অবস্থায় আপনারা আপনাদের ট্যাগ ডিসক্রিপশন আর টাইটেল ঠিক করে নেবেন আর ভিডিও আপলোড করার সময় আপনারা প্রাইভেট দিয়েই আপলোড করবেন এরপর বলবো পাবলিক কখন করবেন আপনার প্রাইভেট থাকা অবস্থায় যখন আপনাদের ভিডিও ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সব ঠিক মতো হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এখন আপনি মনে করতেছেন যে আপনার ভিডিওটা অন্যদেরকে দেখানো উচিত বা আপনার ভিডিও অন্যদের সামনে তুলে ধরার জন্য যথেষ্ট সম্পূর্ণ হয়ে গেছে তখন আপনারা পাবলিক করবেন পাবলিক করার মানে হলো অন্যরা আপনার ভিডিওটা দেখতে পারবে তোমরা অবশ্যই বুঝতে পারলেন পাবলিক কখন করবেন এরপরই চলে যাচ্ছি শিডিউল কখন করবেন মনে করুন আপনি তো ভিডিওটাকে প্রাইভেট করে আপলোড করলেন এরপর ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সব ঠিক করলেন থাবনেলট দিয়ে দিলেন এরপর আপনার ভিডিও কমপ্লিট এখন আপনি চাচ্ছেন এখন যদি আপনি পাবলিক করে দেন তাহলে তো এখন থেকেই মানুষ দেখা শুরু করবে আপনি চাচ্ছেন আমার ভিডিওটা এই টাইমের পর থেকে মানুষ দেখুক তো আপনি আবার সেটাকে পাবলিক করতে চাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি শিডিউল করবেন কত তারিখের কয়টার সময় আপনার ভিডিওটা অন্যরা দেখা শুরু করবে অন্যরা দেখতে পারবে সেই টাইমটা আপনার শিডিউলে ওখানে দিয়ে দেবেন তাহলে ওই টাইমের পরে গিয়ে আপনার ভিডিওটা পাবলিক অটোমেটিক হয়ে যাবে আর অন্যরা দেখতে পারবে তো এইটা হচ্ছে শিডিউল আর শিডিউলে আপনারা অতীত কোনো টাইম দিতে পারবেন না ভবিষ্যতের টাইমটা দিতে পারবেন যে এই তারিখের এতটার সময়ের পর থেকে আপনার ভিডিও পাবলিক হবে তো বন্ধুরা এই ছিল শিডিউল এরপর আমরা বলবো আনলিস্টেডটা কি এই আনলিস্টেডটা মূলত আমরা অনেক সময় স্পন্সরের জন্য বেশি ইউজ করে থাকি কারণ আপনারা যখন ভিডিও সম্পূর্ণ বানানো শেষ আপলোড করা শেষ সব কিছু যখন কমপ্লিট তখন আপনাদেরকে যারা স্পন্সর করে তাদেরকে ওই ভিডিওটা আগে দেখাইতে হয় তো আপনারা যখন কমপ্লিট করে ফেললেন তখন আনলিস্টেড করে রাখবেন তো ওই ভিডিওর লিঙ্কটা কপি করে আপনার ওই ব্যক্তিকে দেবেন তাহলে জাস্ট উনি ওই ভিডিওটা দেখতে পারবে তো আনলিস্টেডের মূল যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যাকেই আপনার ভিডিওর ইউআরএল দেবেন সেই শুধু আপনার ভিডিওটাকে দেখতে পারবে আশা করি পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এখন আমাদের এদিকের ভিডিও দুটি দেখে নেননি অবশ্যই দেখে নেবেন এবং এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখন আমাদের ডিসকর্ডে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ আমরা আপনাদের সঙ্গে সরাসরি ওখানে কথা বলি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য